চক্ষুর আড়ালে চলে যান এ নিয়ে শুরু হয় ফিসফাস গুঞ্জন বিতর্ক বুবলি অন্তঃসত্ত্বা লুকমুখে এমনটাও শোনা যায় তবে এসবের কোনো সত্যতা এখনো মেলেনি আবার সবার সামনেও আসেননি এই নায়িকা বুবলি কোথায় আছেন কেমন আছেন এই প্রশ্নের সঠিক জবাব তার চলচ্চিত্রের সহশিল্পী পরিচালক ভক্ত কারোর কাছেই নেই বুবলি সর্বশেষ বীর ও ক্যাসিনো নামে দুটি ছবির শুটিং শেষ করে লুকচক্ষুর আড়ালে চলে যান এই নায়িকা নাম প্রকাশে অনিচ্ছুক বুবলি অভিনীত এক ছবির পরিচালক বলেন যার রটে তা কিছুটা হলেও ঘটে সবই গুজব নাকি সত্য সময়ই বলে দেবে কোথায় আছেন কেমন আছেন মুভি গত বারোই ফেব্রুয়ারি ঢাকার বনানীর এক রেস্তোরাঁয় ক্যাসিনো ছবির গানের শুটিং এর শেষবারের মতো অংশ নিয়েছিলেন শবনম বুবি এরপর থেকে কেউ বলছেন তিনি কানাডায় আছেন কেউ বলছেন যুক্তরাষ্ট্রে আবার কেউ বা বলছেন ঢাকাতেই অবস্থান করছেন বুবলি তবে শেষ দিনের শুটিং এর সময় এ প্রতিবেদককে বুবলি নিজেই বলেছিলেন চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি গত ফেব্রুয়ারির শেষ দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলে বুবলিকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয় তাতে এক চলচ্চিত্র প্রযোজক সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রতিষ্ঠার চেষ্টা করা হয় সেই প্রতিবেদনে বলা হয় পঁচিশ হাজার ডলার দিয়ে সন্তান জন্মের জন্য বুবলিকে দেশের বাইরে পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান প্রতিবেদনটি প্রচারের পরপরই বুবলি দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীর সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ করে জানান অন্তঃসত্ত্বা হওয়া ও শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি গুজব তিনি দেশেই আছেন বলে দাবি করেন মাস দুয়েক আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সঙ্গীত পরিচালক এই প্রতিবেদককে জানান বুবলি কানাডায় অবস্থান করছেন তবে এখনো এই কথার সত্যতা পাওয়া যায়নি করোনাকালে নাটক চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে তারকাদের অনেকেই ভার্চুয়াল জগতে বেশ সরব এ সময়ে সমসাময়িক তারকারা অংশ নিয়েছেন করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার প্রচারে এবং বিভিন্ন দাতব্য কার্যক্রমে তারকারা এই পরিস্থিতিতে বাড়িতে বসিয়ে দিয়েছেন ভিডিও সাক্ষাৎকার অংশ নিয়েছেন ফটোশটে বানিয়েছেন সৃজনশীল ভিডিও কন্টেন্ট কিন্তু কোনো কিছুতেই নেই বুবলি বুবলির ফোন নম্বরটিও সচল আছে ফেসবুকেও মাঝে মধ্যে তার পোস্ট দেখা যায় তবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তার মন্তব্যের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও বুবলি নিরুত্তর ছিলেন কোনো খুদে বার্তাও সারা দেননি তিনি এমনকি বুবলির বড় বোনেরও কোনো সংবাদকর্মী বা বুবলি সহকর্মীদের ফোন করে কলে সারা দেন না বুবলি অভিনীত সর্বশেষ সিনেমা ক্যাসিনো এই ছবিতে বুবলি নায়ক নীরব বারো ফেব্রুয়ারি নীরবের সঙ্গে শেষ দেখা ও কথা হয় এই চিত্রনায়িকার শেষ দিন বুবলির সঙ্গে কি কথা হয়েছিল নীরবের নীরব বলেন মধ্যরাতে শুটিং শেষ হয় সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে বুবলি আমাকে জানান তিনি কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র যাবেন ফিরে এই ক্যাসিনো ছবির অপচারে অংশ নেবেন এরপর আর কোনো যোগাযোগ হয়নি এ কথা বলেছেন ক্যাসিনো ছবির পরিচালক সৈকত নাসির ছবি শুটিং এর শেষ দিন আমি বুবলিকে বলেছিলাম দুই ঈদের মধ্যে ছবি মুক্তি দেওয়া হবে বুবলি আমাকে বলেছিলেন যেখানে যেভাবেই থাকি না কেন ছবির প্রচারণায় থাকবো চিন্তা করবেন না এরপর তো করোনার কারণে ছবি মুক্তি দেওয়া গেল না পরে বুবলিও যোগাযোগ করেনি আমিও না এখন কোথায় আছেন তাও জানি না বীর সহ অনেক ছবিতে বুবলির সহশিল্পী ছিলেন মিশা সদ্দাগর তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও মিশা জানান বুবলির সঙ্গে তার শেষ দেখা গত ডিসেম্বরের মাঝামাঝি বীর ছবির সেটে এরপর বুবলির সঙ্গে দেখা বা কথা হয়নি মিশা বলেন কোন শিল্পীর বিপদে খবর জানতে পারলে অবশ্যই সমিতি তা দেখবে বা কোনো শিল্পীর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলে সমিতি এই শিল্পীর সঙ্গে যোগাযোগ করবে কিন্তু বুবলির বেলায় তেমনটি ঘটেনি সুতরাং তার সঙ্গে সঙ্গে যোগাযোগের দরকার হয়নি এদিকে আড়ালে যাওয়ার পর থেকে চলচ্চিত্র অঙ্গনে কারোর সঙ্গে যোগাযোগের খবর না থাকলেও সাকিব খান বলেছেন ভিন্ন কথা গত উনিশ এপ্রিল বিডি নিউজ থ্রি সিক্সটিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলির সঙ্গে কেন কথা হবে না ফোনে কথা হয় তিনি আমার সহশিল্পী আমার সঙ্গে এগারোটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বুবলি কথা না বলার কি আছে বর্তমানে বুবলি কোথায় আছেন কেমন আছেন তা এখনো রহস্য অনেক ভক্তই উদ্বিগ্ন করোনাকালে তাদের প্রিয় নায়িকার সুস্থতা নিয়ে দর্শক আশায় বুক পাচ্ছেন হয়তো আড়াল থেকে আলোয় আসবেন স্বপ্ন বুবলি কোনটি সত্য